আমি সেখান দিয়ে শুরু করি যেখান দিয়ে শেষ ব্যক্তি সেরেছিলেন টমাস আলভা অ্যাডিসন একটা মহান আইডিয়া যদি পেতে চাও তাহলে প্রচুর আইডিয়া এর ব্যাপারে ভাবো টমাস আলভা অ্যাডিসন সর্বদা একটা বেটার উপায় থাকেই টমাস আলভা অ্যাডিসন কারো অতীত জেনো না বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ টমাস আলভা অ্যাডিসন তারা সব কিছুই পায় যারা অপেক্ষা করার বদলে প্রতিকূল পরিস্থিতিতেও কাজ করে যেতে পারে টমাস আলভা